আল্লাহ পাক বলছেন أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ওহে যারা ইমান এনেছ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে সবর এবং সলাত এই দুইটা উপকরণ হলো আল্লাহর সাহায্য পাওয়ার উপকরণ একটা হলো সবর আর একটা হলো সলাত يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين নিশ্চয় আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সঙ্গেই আছেন সবর শব্দের অর্থ কি আসবরু হুয়া হাফসুন নাফসে আম্মা তাস্তাহি মন যা চায় সেখান থেকে মনকে ফিরিয়ে নেওয়ার নাম হলো সবর মন যা চায় সেখান থেকে মনকে ফিরিয়ে নেওয়ার নাম কি সবর সবর মানে ধৈর্য ধৈর্য হলো মন যা চায় মনকে কন্ট্রোল করার নাম হলো সবর রসুল্লাহ সাল্লাম বলেন ওয়ালাকিন্না শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব মানুষকে পাচার মেরে ফেলে দেওয়ার নাম শক্তি নয় শক্তিশালী সেই ব্যক্তি রাগের সময় যে নিজেকে কন্ট্রোল করতে পারে সে হলো শক্তিশালী রাগের সময় নিজেকে কন্ট্রোল করার নাম কি সবর আর এই সবর শব্দ সবর গুণ হলো নাবি এবং রাসুলদের গুণ বন্ধুগণ এই সবর হলো তিন প্রকার কয় প্রকার এক নম্বর সাবরু আলা তোয়াতিল্লাহ আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সবর করা ধৈর্য ধারণ করা এর উদাহরণ হলো ইব্রাহিম আলাইহি সালাতামের ছেলে ইসমাইল আলাইহি সালাতাম যখন ইসমাইল আলাইসাল্লামকে তার পিতা ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি হে বৎস তোমাকে জবাই করার জন্য তোমার মতামত ব্যক্ত করো ফানজুর মাদা তারা ইব্রাহিম সাল্লাম সন্তান জবাই করবেন আল্লাহর অর্ডারে কিন্তু ছেলের মতামত জিজ্ঞেস করছেন এখান থেকে বোঝা গেল ইসলাম কোনো মানুষের উপরে চাপিয়ে দেওয়ার বস্তু নয় ইসলাম কোনো মানুষের উপরে চাপিয়ে দেওয়ার বস্তু নয় ইসলাম মানার মতো যোগ্যতা ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে ইসমাইলের হয়েছে কিনা তাই বাপ পরীক্ষা করছেন ছেলে জবাব দিচ্ছেন আব্বু আল্লাহ যা অর্ডার করেছেন আপনি ফলো করুন আমি আপনার অবশ্যই এই কাজে ধৈর্য ধারণকারী হিসাবেই আমাকে পাবেন বাপরাজি হয়ে গেল বেটাও রাজি হয়ে গেল আপনার ছেলেকে হাফেজি মাদ্রাসায় রেখে এসেছেন হাফেজ বানাবার জন্য কিন্তু ছেলের মেধা শক্তি নাই পড়ার যোগ্যতা ক্ষমতা তার নাই বাপকে বলছে আব্বা আমি পড়তে পারি না আমার মুখস্থ হয় না আমাকে অন্য কাজে লাগাও আর আপনি নূরের টুপির লোভে ওই হাফেজ মাদ্রায় দিয়ে এসেছেন আর হাফেজ সাহেব দৈনিক আপনার ছেলেকে পিটিয়েই হাফেজ বানায় ফেলবে যার ফলে আজকে বিভিন্ন মাদ্রাসায় এই যে ছাত্র পিটানোর দুর্ঘটনা যে ঘটছে এটা বাপ এবং বেটার মনোভাব সমন্বয় সাধিত না হওয়ার কারণে ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে জবাই করার আগে ছেলের মতামত জিজ্ঞেস করছেন ছেলে জবাব দিচ্ছেন সাতাজিদুনি অবশ্যই আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন আমি অবশ্যই ধৈর্য ধারণকারীদের মধ্যেই থাকবো দুই নম্বর হল আসাবরুয়াম্মাসিল্লা আল্লাহর নাফরমানি থেকে বাঁচবার জন্য ধৈর্য ধারণ করা এর উদাহরণ হল রসুল্লাহ সাল্লামের জলিউল কাদার সাহাবি ওরোয়াবিন জুবাইর রাজি আল্লাহ তালানহুকে যখন অপারেশন করা হচ্ছে তার পা ভেঙে গেছে পা কেটে ফেলতে হবে তখন ওরওয়াবি জুবাইর রাজি আল্লাহ তালাহুকে এক পিয়ালা মদ এনে দেওয়া হলো আর বলা হলো মদ খেয়ে আপনার চেতনা শক্তি হারাতে হবে তারপরে আপনার পা কাটবো তদানীন্তন কালের উন্নত মানের চিকিৎসা ছিল না তদানীন্তন কালে কারো শরীরে পাচার করতে হলে তাকে মদ খাইয়ে তারপরে তাকে চেতনা নাশ করার পরে তার অপারেশন করা হতো আল্লাহ বললেন যেই আমি আল্লাহকে ডাকি সেই মদ নামক জিনিস আমি না ডাক্তার বললেন আপনার অপারেশন কিভাবে হবে পা লম্বা করে ও জুবাইর দিয়ে বললেন আপনি আমার পা কাটতে থাকুন আমি আল্লাহর তসবি পড়তে পড়তেই সময় পার করে দেব রবিন জুবাইর রাজি আল্লাহ পা লম্বা করে দিলেন করার দিয়ে পা কাটা হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ করাত শেষ হয়ে গেল পা কাটা হয়ে গেল গরম তেলে কাটা পা চুপ দেওয়া হলো ইন্নালিল্লা করে অরবিন জুবাইয়ের অজ্ঞান হয়ে গেলেন আল্লামা রাফাত পাশা ওরবিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলাহুর জীবনী লিখতে গিয়ে বলেছেন জীবনে একবার তাহাজ্জুদের সালাদ ছুটেছিল রবিন জুবাইরের ওই দিনে যেদিন তার পা অপারেশন করা হয়েছিল তিনি বলছিলেন যেই মুখ দিয়ে আমি আল্লাহকে ডাকি সেই মুখ দিয়ে আমি এই মদ সেই মুখে উঠাবো না বাংলাদেশের একজন গায়ক গেলেন হজে হজ করে ফিরে এলেন গায়কের অনুসারীরা জমা হয়ে গেল গিয়ে বললেন গুরুজি একটু গান শোনান গায়ক বললেন যেই মুখ দিয়ে আমি হাজরে সব চুমু দিয়েছি আর জীবনে সেখানে গান উঠবে না যেই হাত দিয়ে আমি কাবার গেলাম ধরেছি সেই হাতে আর কোনোদিন তান পুরা বাজবে না এর নাম করে ফিরে আসা এর নাম আল্লাহর থেকে বাঁচতে হলে নিজেকে সবর করতে তিন তাকদিরের অকপটে মেনে নেওয়ার নাম হলো সবর গাড়ি ফেল হলো এবার সিএনজিওয়ালাকে মারতে গেলেন আর বললেন বেটা সিএনজিওয়ালা তোর কারণে আজকে আমার ট্রেনটা ফেল হয়েছে আমি ঢাকা থেকে ঘুরে আছি তারপর তোর খবর আছে আপনি তাকদিরকে বিশ্বাস করলে এই কথা বলতে পারতেন না সিএনজিওয়ালা চেষ্টা করেছে আপনি ফেল মেরেছেন নিশ্চয় এই গাড়ি ফেল করার মধ্যে কোনো কল্যাণ অবশ্যই আছে রসুল্লাহ ইসলামের সাহাবি মহিলায় রাস্তার কিনারে বসে কাঁদছেন মা বোনেরা শুনুন মহিলা কাঁদছেন রাস্তার কিনারে বসে সাইয়েদুল মুরসালিন নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যাচ্ছিলেন মহিলাকে বললেন সবুর করো ধৈর্য ধরো কান্না করো না মহিলা বলছে তুই কি জানিস আমার দুঃখের খবর তুমি কি জানো তুমি তো এই নসিহত করতেছো তো তেল তেলা নসিহত যাও তোমার পথে তুমি চলে যাও নবী সাল্লা সাল্লাম চলে গেলেন মহিলার নবীকে ভৎসনা করলেন সাহাবাই কেরামগন বললেন ওরে সর্বনাশী তুই যাকে ভৎসনা করলি যাকে জবান দারাজি করলি তিনি তো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ মহিলা তাড়াতাড়ি উঠে এসে আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনাকে আমি চিনতে পারি নাই তাই আমি শোকে তাপে আপনাকে কি বলে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ নবী বললেন প্রথম আঘাতে ধৈর্য ধারণ করার নাম সবুর করা চিৎকার করে লাভ দিয়ে ফাল দিয়ে গড়াগড়ি পেরে তারপরে ধৈর্য ধারণ করার নাম সবুর ন আশা করি সবর বুঝেছেন সবরের বিভিন্ন স্তর আছে সবরের তিনটি স্তর নিয়ে আমি আজকে কথা বলবো এক নাম্বার এক নম্বর হলো সাবর সাধারণ সাবর দুই নম্বর হলো আল ইস্তেবার ইস্তেবার মানে হলো ধৈর্যের প্রশিক্ষণ গ্রহণ করা আল্লাহ পাক বলছেন আমুর আহলাকা বিশ্বলাতে ওয়াস্তাবির আলাইহা তুমি তোমার পরিবারের সালাতের নির্দেশ দাও আর তুমি এর উপরে ধৈর্যের প্রশিক্ষণ গ্রহণ করো সন্তান মানুষ করা যে কত কঠিন কাজ তারাই জানে সকালবেলা ফজরের সময় এক ছেলেকে ডেকে বলছি ও ফজরের আজান হয়ে গেছে মসজিদে যেতে হবে ওকে ডেকে আবার ওই ঘরে গিয়ে দেখি আবার ফিরে এসে দিকে এটা আবার ঘুমায় গেছে তিন চক্কর দিয়ে তিন ঘরে তিনবার করে তাদেরকে ডেকে তারপর নিজে উজবেস্তান্তা করতে করতে দেখা যায় একদিন প্রথম ডাকাত ফেল হয়ে গেছে আল্লাহ পাক বসলেন অস্তাবির আলাইহা সবুরের প্রশিক্ষণ গ্রহণ করো ইস্তেমার শব্দের অর্থ হলো সবুরের প্রশিক্ষণ গ্রহণ করো আজকে দশ কেজি তুললেন কালকে পনেরো কেজি তুলবেন পরশু দিন বিশ কেজি তুলবেন তারপরের দিন পঁচিশ কেজি তুলবেন তারপরের দিন তিরিশ কেজি তুলবেন এ ডেলি এইভাবে একটু ওজন বেশি করে তুলতে থাকলেন তুলতে তুলতে আপনার ভিতরে ফিটনেস আসলো এটার নাম হলো ইস্তেবার তিন নাম্বার হলো মুসাবারা মুসাবারা শব্দের অর্থ হলো প্রশিক্ষণ গ্রহণ করা মানে প্রতিযোগিতা করা কে কতক্ষণ পানির তলে ডুব দিয়ে থাকতে পারে কে কতক্ষণ এক নিঃশ্বাসে কত দূর যেতে পারে এইভাবে যেমন প্রশিক্ষণ গ্রহণ করা আল্লাহ পাক বলছেন ইয়াইহল্লাদিনা মানুষ বেরু ওয়াসবিরু তোমরা সবরের প্রশিক্ষণ গ্রহণ করো আল্লাহ পাক বলছেন ফাসবিল কামা সবার উলুল আজমে মিনার রসুল সবরের ফায়দা চারটি এক নাম্বার হল ইন্নাল্লাহমা সবিরিন আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সঙ্গেই আছেন দুই নম্বর হল উলাইক আলহিম সালাওয়াতুমের রব্বিহিম রাহমা দুই এবং তিন আল্লাহ পাক তাদের জন্য বিশেষ রহমত এবং সাধারণ রহমত ঘোষণা করেছেন ওউলাইকাহমুল মুহতাদুন আর তারাই হল হেদায়েত প্রাপ্ত